কি খবর তোমাদের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার বাসা বাড়িতে যদি আপনার ছোট বাচ্চা থাকে তাহলে তাদেরকে দেখে শুনে রাখবেন কারণ তারা জানালার ফাঁকে যে বড় বড় ফাঁক থাকে সেগুলো দিয়ে হাত ঢুকাই দেয় মাথা ঢুকাই দেয় এমনকি দুর্ঘটনার শিকার হয়ে যায় ছাদ থেকে পড়ে যায় কিংবা সেই ফাঁকের ভিতরে তার মাথা ঢুকে গলার মধ্যে ফাঁসি লেগে বসে থাকে প্রিয় দর্শক আপনাদের বাচ্চাগুলির দিকেই খেয়াল রাখবেন তারা কোথায় কি করছে না হয়তো এই ধরনের দুর্ঘটনায় আপনিও শিকার হতে পারেন প্রিয় দর্শক মানুষ আমরা দেখেছি অনেক কিছু খাই তবে আজকে এমন একটা ভিডিও আপনারা দেখবেন একজন মানুষ কিভাবে গরুর গোবর খাইতে পারে খুব আশ্চর্য ধরনের ধরনের এই ভিডিও দেখে আমি হতবাক হয়ে গিয়েছি আপনারাও আশ্চর্য হয়ে যাবেন মানুষ কিভাবে কাঁচা গোবর খাইতে পারে হ্যাঁ, প্রিয় দর্শক মানুষ এমন কিছু মানুষ রয়েছে যারা চলতে পারে না খাইতে পারে না হাঁটতে পারে না তাদের পিছনে একজন মানুষকে সবসময় ডিউটি করতে হয় তেমনই কিছু মানুষ আল্লাহ পাক জন্ম করে পৃথিবীতে পাঠিয়েছেন জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তবে তাদের কষ্ট যদি আমরা একটু অনুভব করি আসলে আমরা আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করতে করতে শেষ করতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ ভালো করে জন্ম দিয়েছে মায়ের পেট থেকে প্রিয় দর্শক আমাদের দেশে এমন কিছু মানুষ রয়েছে এমন কিছু এডিটর রয়েছে যারা আকাশের উপর ম্যাগের উপর চাঁদের উপরে ভিডিও এডিটিং করে ইসলামিক ভিডিও এডিটিং করে মানুষের ইমানকে দুর্বল করে দিচ্ছে এই ধরনের ভিডিও থেকে আপনারা খুব সাবধানে থাকবেন নিজের চোখে যেটা দেখছেন সব কিছুই বর্তমান যুগে শক্তি নয় কারণ বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ মাল্টিমিডিয়া এডিটিংয়ের যুগ এখানে সব কিছুই সম্ভব সব কিছু বিশ্বাস করা আমাদের মুসলিমদের জন্য ইমানের দুর্বলতা তাই কিছু কিছু ভিডিও দেখলে এগুলাকে শেয়ার করা আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলা বিভিন্ন মানুষের কাছে ভিডিওগুলি তুলে ধরা উচিত নয় কারণ এগুলা এডিটিংয়ের মাধ্যমে করা সম্ভব প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসটি ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে শেয়ার করবেন যাতে মানুষ জানতে পারে